আমাদের দেশ শহীদের দেশ রদ কেনা বাংলাদেশ আমাদের দেশ শহীদের দেশ রদ কেনা বাংলাদেশ এদেশ নয় কোনো সন্ত্রাসীদের এদেশ নয় ষোলো কোটি বাঙালি আমাদের দেশ শহীদের দেশ রথ কেনা বাংলাদেশ আমাদের দেশ শহীদের দেশ রথ কেনা না বাংলাদেশ এদেশ নয় কোনো সন্ত্রাসীদের এদেশ নয় কোনো অপরাধী pessoa খেটে খাওয়া মানুষগুলো নিবৃত্তে কাজে মাথা নিচু করে তারা রাজপথ চলে খেটে খাওয়া মানুষগুলো নিবৃত্তে কাজে মাথা নিচু করে নেতৃত্ব দিয়েছে বঙ্গপিতা লড়াই করেছে নেতৃত্ব দিয়েছে বঙ্গপিতা লড়াই করেছে যোদ্ধা পনেরোই আগস্টে শেখ মুজিব হত্যা এরা মানুষ নামের কলঙ্ক আমাদের দেশ শহীদের দেশ কেনা জীবন দিয়েছে শহীদ তারা এনেছে ভাই তারা এনেছে ভাষা নয় কোনো সন্ত্রাসীদের